أنا مراد بن مراد وإن لم تغفر لنا من الخاسرين يا رب العالمين يا أكرم العالمين মাননীয় ইয়া আল্লাহ এমপি আমাদের মাঝে ইয়া আল্লাহ এই শিক্ষা কবুল মঞ্জুর করে না রব্বুল আলামিন মাবুনা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া কালামি বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসাদ সেটি বাস্তবায়ন আজকে হচ্ছে বর্তমান সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার গঠিত হয়েছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ যে উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আজকে গ্রামগঞ্জে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি জায়গাতেই Thank you. টাকা অর্থাৎ বিশাল বাজেট দিয়ে এই ভবনটি এখানে নির্মিত হচ্ছে এবং শুধু এটি নয় আমরা আমাদের সরকারি প্রকৌশলী তিনি ঠাউর তিন আসনে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল অবকাঠামো উন্নয়ন হয়েছে এবং সেই শিক্ষাকে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই শিক্ষাকে একটি সুন্দর অবকাঠামোর উপর ভিত্তি করে নীতিমালার উপর ব্যক্তিগত চিন্তা চেতনার জায়গা থেকে আজকে এই যে ভবনগুলি স্কুলের ভবন হচ্ছে ডিগ্রি কলেজে হয়েছে তিরগঞ্জে হয়েছে এই একই ডিজাইনের এই স্কুলের ভবনগুলি হবে দরজা পড়ছি সংসদে উচ্চ বাচ্চ আমরা করেছি এমনকি শেষ পর্যন্ত যে কারণে আমরা দিতে পারছি না যাই হোক এই নন্দুয়ার চেয়ারম্যানের এবং নন্দুয়ারবাসীর উদ্দেশ্যে জানাই যে আমার বরাদ্দের চারটি প্রতিষ্ঠান কিন্তু নন্দুয়ারে ভাগ পড়েছে দুটা নতুন ভবন একটা হলো এই ধন্যগ্রাম আরেকটা হলো বলিদা